দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন সবাই কেমন আছেন আজকে আমরা একটু ব্যতিক্রম ভূমি আমাদের একটা ভাইকে নিয়ে এসেছি যিনি এসপিএ রোগে আক্রান্ত ছিলেন যিনি দীর্ঘদিন আমাদের এখানে পনেরো দিনের মতো ভর্তি ছিলেন এসপি রোগটা কি আসলে তার কাছ থেকে জানবো তিনি এই এসপি রোগের কারণে তার যে সমস্যাগুলো হয়েছিল আমরা আসলে সে ব্যাপারে তার কাছ থেকে শুনবো তিনি আজকে কেমন আছেন চলুন তার সঙ্গে পরিচয় হই আসসালামু আলাইকুম কেমন আচ্ছা। আছেন আপনি জি ভালো নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ হোসেন হোসেন ভাই দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মাওনা মাওনা আপনি কি করেন বেসিক্যালি আমি গার্মেন্টসে জব করি গার্মেন্টসে জব করেন আচ্ছা আমাদের যে আপনার যে সমস্যা এসপিএ যে সমস্যাটা হয়েছিল সেটা আপনার কবে থেকে শুরু হয়েছিল এবং আপনার কি কি প্রবলেম হয়েছিল আপনি কবে থেকে আপনার যে বুঝতে পারলেন যে আসলে এই সমস্যাটি জটিল আকার ধারণ করেছে যে আজ থেকে আমার বছর দেড় বছর আগে আমার হঠাৎ করে পিঠে ব্যথা হয় প্রচুর নর্মালি আমরা ফার্মেসিতে পেন কিলার খাই ঠিক হয়ে যায় মোটামুটি অনেকদিন ভালোই ছিলাম হঠাৎ করে আবার বাড়তে থাকে পরে আবার একজন ডাক্তার দেখালাম অর্থোপেডিক মানে পায়ে মানে পা ব্যথাটা একটু পরে আসছে কিন্তু আগে পিঠে প্রচন্ড ব্যথা করতো আচ্ছা। পরে একজন অর্থোপেডিক্স দেখালাম তো উনি বলতে তেমন কোনো সমস্যা নাই ওষুধ গুলো খান ভালো হয়ে যাবেন আচ্ছা। তো ওনার কাছে প্রায় তিন মাস ট্রিটমেন্ট নিলাম তেমন কোনো আমি ফায়দা পাই নাই আচ্ছা। তো এইভাবে চলতেছিল কিছুদিন পরে হঠাৎ করে দেখি আমার পা ফুলে গেছে আচ্ছা। পা ফুলার পরে আমি খুব চিন্তিত হয়ে কারণ পা ফুলে যাওয়ার পরে আমি হাঁটতে পারতেছি না এমন একটা অবস্থা আমি শুয়ে থাকতেছি মানে আমি জব জবে যাইতে পারতেছি না তো সব মিলে আমার জীবনটা মানে একটা অতিষ্ঠ অতিষ্ঠ পর্যায়ে চলে এসেছিল যে আমি আর কি করবো আমার একজন সিনিয়র একজন ভাই একজন সাথে শুনতে পারি আপনি আরেকটা ডাক্তার দেখেন মেডিসিনে তো ডাক্তার খাইলাম আচ্ছা। না ওনার কাছ থেকে ওষুধ খেলাম তেমন কোনো কতদিন ওষুধ খেয়েছি ওনার কাছ থেকে খাইছিলাম দেড় মাস যাবত সেখানে কোনো সময় কোনো ফল হয় নাই লাস্টে দেখি না যে আমার বেসিক ব্যথার জন্য আমি কি করতে পারি তো এরকম একটা টেনশন থেকে টেনশন থেকে আমি মোবাইল চাপতেছিলাম হঠাৎ করে দেখি যে একটা শফিউল্লাহ বলম স্যারের ভিডিও পাইলাম উনি ব্যথা সম্পর্কে অনেক কিছু অ্যাডভাইস করতেছে সেই কারণে পরে ওনার ভিডিও দেখে আমি খুব আগ্রহ হই যে ওনার কাছে মানে মিল পাচ্ছেন স্যারের ভিডিও হ্যাঁ, মানে আমার সারে ভিডিওর সাথে আর আমার শরীরের কোন সাথে একটা মিলে পড়তেছে আচ্ছা, আচ্ছা। যে হয়তো যদি আমি অন্য জায়গায় আল্লাহর মতো আমি ভালো হয়ে যেতে পারি তো ওরকম একটা ইচ্ছা থাকে আমি আমার একজন খালা আছে তার সাথে বুঝে পরামর্শ করি যে আমি তো অমুক জায়গায় যেতে চাচ্ছি আপনারা কি বলেন আচ্ছা। ওনারা সবাই ফ্যামিলি সবাই সম্মতি দিল ঠিক আছে আপনি তুমি যদি জায়গায় ভালো হও তো যাও আচ্ছা। সবার সম্মতি নিয়ে আজকে স্যারের কাছে কিছুদিন আগে আর কি আসা আসার পরে ওই স্যার ফার্স্ট আপনি আসলেন স্যার আপনাকে দেখে কি বললো আপনার স্যার বলছে যে আচ্ছা ঠিক আছে ওষুধ এমন কোনো সমস্যা নাই ভালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা স্যার আমাকে বলে আর কিছু পরীক্ষা নিরীক্ষা দেয় টেস্ট গুলো আমরা পরবর্তী স্যারে দেখাই স্যারে আমাকে বলে যে তোমার দিন বসে থাকতে হবে আপনার যে রোগটা ধরা পড়েছিল জি জি এই রোগটা এর আগে আপনি যাদের কাছে তাকে কখনো বলে না তারা রোগ সম্পর্কে কোনো কথাই বলে না খালি আচ্ছা, বলছে আচ্ছা। তেমন সমস্যা নাই ভালো হয়ে যাবো মানে তাহলে শুধু জাস্ট একটা প্রাইমারি লেভেলে ট্রিটমেন্ট দিয়ে হ্যাঁ, শেষ করে আচ্ছা আচ্ছা ওই স্যার আপনাকে আসলে আপনার যে মানে এসপিএ যেটা হয়েছে জি সেটা আপনি ফার্স্ট জানতে স্যারের কাছে মানে এই রোগটার নাম আমি শুনছি নিউ যে আমি এর আগে কোনো সময় শুনি নাম শুনে না নামই শুনি না আচ্ছা আচ্ছা পরে স্যারে বললো যে তোমার পনেরো দিন ভর্তি থাকতে হবে জি সেক্ষেত্রে তুমি ভালো হয়ে যাবে আচ্ছা আমি আবার আবার সবার সাথে বসলাম যে তো অর্থ বিষয় আছে এই জন্য সবার সাথে বৈশা যে আমার তো ভর্তি স্যারে ভর্তি করে বলেছে টাকা পয়সার অভাব সবার আছে যদি প্রাইভেট কোম্পানি আপনারা কি বলেন আচ্ছা, ঠিক আছে তুমি যদি ভর্তি হইলে তো অসুখ ভালো হয়ে যায় তুমি ভর্তি হও সমস্যা নাই টাকা পয়সা আমরা দেখবো আচ্ছা। আচ্ছা। স্যারের স্যারের কথা মতো আমি ভর্তি হয়ে স্যারের কোনো আমি বেসিক্যালি দশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি মনে করি যে আমি পুরোপুরি পুরোপুরি পঁচানব্বই পার্সেন্ট আমি ওকে ওই সময় মনে করি আচ্ছা, যে আমার সমস্যা থাকে সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট সমস্যা থাকে পঁচানব্বই আমি ওকে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমি কই না আমি আর কোনোদিন স্যারে বলছে যে স্যারের যেভাবে বলছে আমি স্যারের সময় মতোই আমি যাবো আচ্ছা, আচ্ছা স্যারের কথা পরে আমি ট্রিটমেন্ট নেই পরে নিয়ে যাই আজকে প্রায় দুই মাস পরে আমি আসলাম তাই আল্লাহর আমি অনেক ভালো আমার তেমন কোনো সমস্যা নাই বর্তমানে আমি ইজিলি সব কাজ কাম করতে পারি আমার কোনো সমস্যা হয় না আমি জবে যাইতেছি সবকিছু করতে পারতেছি তা আল্লাহর কাছে প্রার্থনা যে স্যারের উচিলায় হয়তো যে আমি আমার নতুন একটা লাইফ ফিরে পেলাম আচ্ছা। আচ্ছা আপনি যে আগে যে কাজ করছিলেন এখন আর তো সমস্যা হচ্ছে না যে না যে না তেমন সমস্যা আচ্ছা আচ্ছা শুধু দর্শক মন্ডলী আমরা হোসেন ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম না এসপিএ যে রোগটা আমাদের কাছ থেকে সকলের কাছে নতুন বলেই মনে হচ্ছে যে আসলে এই রোগটার কারণে কি কি সমস্যাগুলো হয় আর তিনি দীর্ঘদিন ধরে পায়ের তলার মধ্যে অনেক ব্যথা অনুভব করছিলেন তার পিঠের মধ্যে ব্যথা হচ্ছিল এবং তিনি যে স্বাভাবিক জীবনে যে মানুষ একটা কাজকর্ম করতে পারে সেটা তিনি করতে পারছিলেন না তিনি যদিও একজন গার্মেন্টস ওয়ার্কার কিন্তু সে হিসেবে তাকে ভারী কাজ অনেক করতে হয় আমাদের দেশে আমাদের যারা আমাদের গার্মেন্টস কর্মী ভাইরা আছেন যারা এবং অনেকে আছেন অনেকে চিন্তা করেন যে আসলে রোগ হলেই মনে হয় সেটা অনেক বড় ধরনের কিছু বা ট্রিটমেন্ট করানো অনেক ব্যয়বহুল কিন্তু আজকে আমাদের ভাই আমাদের এখানে প্রমাণ আছেন যিনি আমাদের এখানে এসেছেন এবং আসার পর আজকে তিনি তার পুরোপুরি ট্রিটমেন্ট নেওয়ার পর আজকে তিনি কেমন আছেন আপনার তার মুখ থেকেই আমরা শুনেছেন বেশি কিছু বলবো না সকলে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল করেন এবং সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা আপনারা করান অর্থ অপচয় না করেন আমাদের ডক্টর শফিল প্রধান স্যার পিএলআইডি থেকে শুরু করে সকল ধরনের রোগের চিকিৎসা করে থাকেন ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলিতে আমাদের ওয়েবসাইট আছে ফেসবুক আছে এবং আমাদের হটলাইন আছে আপনারা সে সকল নাম্বারে ফোন করে স্যার সম্পর্কে বিস্তারিত জানবেন এবং সকলেই আসবেন আমরা সকলের শুভকামনা এবং মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল